আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম DPRC hospital and diagnostic lab limited থেকে আমার সাথে আছেন এমডি মনি মমিনুল ইসলাম উনি আমাদের একটা একজন পেশেন্ট ওনার যে সমস্যাটি ছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে PLID L four L three L four L ফাইভের সমস্যা ছিল প্লাস স্মল রাইসিস ছিল তো উনি এই সমস্যার জন্য ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন অনেকদিন যাবৎ আমাদের এখানে ভর্তি থেকে গেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো আসলে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো আমার পক্ষ থেকে দর্শক আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে অসুখ বিষয়ক আসলে একটা মানুষের কাম্য নয় সব মানুষই চায় যে সে সুস্থ থাকুক সুস্থভাবে চলাফেরা হাঁটা চলা জীবনযাত্রা চালিয়ে যাক কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু রোগে আক্রান্ত হয়ে সঠিক এক একটা ট্রিটমেন্ট কোথাও পাচ্ছে না কোন ডক্টরের কাছে গেলে কোন ধরনের ট্রিটমেন্টটা যথার্থভাবে পাবে সেই জিনিসটা আজ পর্যন্ত ভালো করে কোনো রুগী বলতে পারছে না তো আসলে দর্শক আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো আমাদের DPRC hospital diagnostic lab limited হচ্ছে বাদ ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টরের জন্য বিখ্যাত ইতিমধ্যে আপনারা সবাই ভালো করে জানেন তো আজকে আমাদের এখানে যিনি আছেন নতুন অতিথি মমিনুল ইসলাম উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছেন তো সেই বিষয়ে আমি ওনার সাথে আজকে আলোচনা করব আপনাদেরকে ওনার বাসায় উনি বোঝানোর চেষ্টা করবে যে আসলে ওনার এখন কি অবস্থা তো দর্শক চলুন পরিচয় হয়ে নেই স্যারের সাথে আসসালামু আলাইকুম স্যার আপনার নাম হচ্ছে মমিনুল ইসলাম কোথা থেকে আসছেন স্যার আমার দেশের বাড়ি সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আসছেন আপনার আপনি তো ইতিমধ্যে জানেন যে আপনার পিএলআইডি ছিল স্পোনালাইসিস ছিল এই সমস্যার কারণে অনেক দিন যাবত আপনি সমস্যায় ভুগছিলেন অনেক সমস্যা ছিল আচ্ছা তো আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন কিভাবে জানতে পারলেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে আমি ইউটিউব ইউটিউবের মাধ্যমে আমি স্যারের ভিডিও দেখি চার বছর আচ্ছা আর স্যারের ফেসবুকের সাথে আমার অ্যাড আছে স্যার ওই যে কিভাবে ব্যায়াম করি যারা না আসতে পারবে বাইরে থাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে কিভাবে সুস্থ থাকা যাবে সেইভাবে স্যারের ওই ফেসবুকের থেকে আমি ওটা দেখতাম আচ্ছা স্যার ইতিমধ্যে আপনি জেনেছেন যে আপনার স্পোনালাইসিস প্লাস হচ্ছে আপনার পিএলআইডি রোগ ছিল তো সেই জিনিসটা আসলে আপনি কিন্তু প্রথমে জানতেন না যে আপনার কি ধরনের সমস্যাটা হয়েছে কিন্তু আপনি সেটা অনুভব করতে পারতেন যে আপনার ব্যথা হচ্ছে আপনি হাঁটতে পারছেন না ঠিকঠাক মতো শুয়ে থাকতে পারছেন না তো এই সমস্যাগুলো হতো স্যার আমরা একটু আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে কি হয়েছিল প্রথম থেকে যদি একটু খুলে বলতেন প্রথমে আমি রাইতে ঘুমায় আসি পরে সকালে উঠে হাঁটতে গেলে এই গিরটা গিরুতি ব্যথা হয় আচ্ছা বিশাল ব্যথা আবার একদিন পরে এই গিরুতে আসে আচ্ছা আবার ওইটা সারি গেলে আবার দুই দিন পরে এই হাতের পোষায় হয় ব্যথা এটাই কিনে হাঁটুতে একদিন এক রকম মানে ব্যথা সহ্য করা যায় না আপনার যখন ব্যথাটা শুরু হলো আপনি কি কোনো ডক্টর দেখিয়েছিলেন বা বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়েছেন ওইখানে ওষুধ পানি খাইছি এমনি ব্যথার ওষুধ টষুধ খাইছি ডাক্তারের কাছে যাওয়া তারপরে তার মানে বলতে চাচ্ছেন আপনি কি দেশের বাইরে ছিলেন হ্যাঁ কোন দেশে ছিলেন কুয়েতে ছিলাম আপনি কি ভারী কোনো কাজ করতেন বা এরকম কিছু হ্যাঁ হ্যাঁ ভারী কাজ আমার এই যে গমের বস্তা নামাতে হয় আচ্ছা, আচ্ছা। মানে ভারী ভারী জিনিস ভারী কাজ করতে হচ্ছে তো আপনি হচ্ছেন আপনার পরিবারের একদম কর্মঠ একজন ব্যক্তি আপনার উপরে পুরো পরিবারটা ডিপেন্ডেবল তো আপনি বাহিরে থেকে অনেক কষ্টের কাজ অর্থাৎ ভারী ভারী কাজ করতে হতো হঠাৎ করে আপনি একদিন বুঝতে পারলেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে বা ব্যথায় খুব প্রচন্ড ব্যথা হচ্ছে তখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার আপনাকে কি বলবো যে আপনার কি সমস্যা হয়েছে আমার এই যে পিএলআইডি সমস্যা মাজার হাড় ফাঁকা হয়ে গেছে স্যার আচ্ছা। বলছিল এমআরআই করার পরে পরে স্যার বলছিল যে ট্রিটমেন্ট নিচ্ছে থেকে পনেরো দিন পরে আমি দেশে চলে গেলাম পয়সা করে নিয়ে হ্যাঁ। আবার এসে ভর্তি হলাম আচ্ছা। এখন আল্লাহর রহমতে ভালো মানে আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে স্যারের কাছে আসলেন স্যারকে দেখালেন স্যার আপনাকে বললো যে আপনার এই সমস্যা পিএলআইডি হয়েছে যে আপনার ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে হবে জি আচ্ছা কতদিনের ভর্তি থাকার কথা বলেছে আপনাকে পনেরো দিন বলছিল স্যার পনেরো দিন থাকার কথা বলেছে আজকে দিন সহ আপনার কতদিন হলো নয় দিন নয় দিন স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটায় ভুগছিলেন আপনার যে সমস্যাটা ছিল প্রায় অনেক দিন যাবৎ আপনি এই সমস্যার জন্য আপনি কষ্ট উপভোগ করতে হচ্ছে বা আপনি কষ্ট পাচ্ছেন তো আমাদের এখানে নয় দিন আপনি ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো উনি আপনাকে হচ্ছে ষোলো দিনের পনেরো দিনের ভর্তি দিয়েছে আপনি নয় দিন ছিলেন নয় দিনে আপনি আগের চাইতে কতটা সুস্থ হয়েছেন স্যার আলহামদুলিল্লাহ এইটটি পার্সেন্ট আমি এখন সুস্থ আচ্ছা। আরো আমি সময়ের কারণে থাকতে পারলাম না যদি থাকতে পারতাম তাহলে আমি একশো পার্সেন্ট সুস্থ আপনি আশ্বাস রাখতেছেন যে আমি নয় দিনে সুস্থ হয়েছি আমি যদি পনেরো দিন কমপ্লিট করতে পারতাম তাহলে আরও বেশি সুস্থ হবে বেশি সুস্থ আচ্ছা বুঝতে পেরেছি তো স্যার আপনি তো জানেন যে আমাদের মূল ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নেই প্রত্যেকটা পেশেন্টকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে রিকভার করার চেষ্টা করি যে সমস্যার জন্য আসছেন ওনারা ফিজিওথেরাপির মাধ্যমেই ট্রিটমেন্টটা নেয় তো আপনার স্যার এই ফিজিওথেরাপির মাধ্যমে হচ্ছে এই ধরনের ট্রিটমেন্ট আপনি কতটুকু যথার্থ মনে করেন যে কতটুকু কার্যকরী খুবই ভালো এখানকার সব প্রত্যেকটা মানুষই ভালো স্যার অনেক ভালো স্যারের মন মানসিকতা অন্যরকম আর আমাদের যে এই যে থেরাপি টেরাপি যারা দেয় এগুলো সবাই ভালো আর খুব মানের মানে মানসম্পন্ন এখানে মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের আমরা ইউজ করি ইউজ করি সেগুলো হচ্ছে অত্যাধুনিক একদম কার্যকরী একজন এক ধরনের ট্রিটমেন্ট আমাদের মেশিন দিয়ে দেওয়া সম্ভব জি জি এই আপনার সেই বিশ্বাসটা আসছে ফিজিওথেরাপির মাধ্যমে আপনি কিন্তু স্যার জানতেন না যে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের ট্রিটমেন্ট আসলে আসলে বাংলাদেশে করা সম্ভব জি এটা তো সেই জায়গা থেকে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে এই ট্রিটমেন্টের জন্য এই রোগের জন্য এই ধরনের ফিজিওথেরাপি কতটুকু যথার্থপূর্ণ সেটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন যাদের এই সমস্যা তারা এইখানে আসবেন স্যারেরা এখানে আসবেন এসে ট্রিটমেন্ট নেবেন আল্লাহ রহমতে সুস্থ ফিরে যেতে পারবেন আমিও অনেক সুস্থ স্যারেরা এখান থেকে সবাই আসবে কারণ এইখানে আইলে গ্রামের দিকে দেশে পয়সা খরচ করে কোনো লাভ নাই ভালো হইতো না কারণ আমি যতটুকু জানি কোনো ভালো হইতো না এইখানে এই মাধ্যমে এই রোগ সারা সম্ভব আচ্ছা, আচ্ছা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার ভাষায় দর্শকদেরকে বুঝাতে চেয়েছেন যে আসলে দর্শক শুনতে পেলেন স্যার আপনাদের ওনার ভাষায় উনি আপনাদেরকে বুঝাতে চেয়েছেন যে আসলে যদি পিএলআইডি স্পোনালাইসিস অস্টিওআথরাইটিস আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে আপনারা দীর্ঘদিন যাবৎ ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেটা ফিজিওথেরাপির ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এ ধরনের সমস্যার জন্য হচ্ছে একমাত্র বাংলাদেশে ফিজিওথেরাপিটাই হচ্ছে বেস্ট একটা চিকিৎসা আর এখন আধুনিক যুগে হচ্ছে এ ধরনের ট্রিটমেন্টের জন্য অর্থাৎ এ ধরনের রোগের জন্য ফিজিওথেরাপি হচ্ছে বেস্ট একটা ট্রিটমেন্ট আপনারা যদি কখনো এ ধরনের ট্রিটমেন্ট না নেন কখনোই বুঝতে পারবেন না তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো আর স্যার কিন্তু আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন যে যদি প্রপারলি একটা ট্রিটমেন্ট আপনারা পেতে চান প্রপারলি একটা ট্রিটমেন্ট নিয়ে আপনারা সুস্থ হতে চান অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা ট্রিটমেন্টটা নেবেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান অবশ্যই আপনারা বিশ্বাস রাখতে হবে ডক্টর শফিউল্লাহ প্রধানের উসিলায় আল্লাহ তালা আপনাদেরকে যথেষ্ট সুস্থ এবং কি দৈনন্দিন জীবনে যেতে চলাফেরা ভালো করে করতে পারেন সুস্থভাবে থাকতে পারেন সেই আশ্বাসটা আমাদের এখান থেকে পাবেন তো দর্শক আজকের জন্য এখানে আমরা শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ